বাতি বাতি দিয়ে বাতি জ্বালাই এদিক হান্ড্রেড আমরা আসলে গত পরশু দিন বরগুনা থেকে বরিশাল একটা বেসরকারি ক্লিনিকে আমাদের রুগীকে ভর্তি করাই ওখানে গতকালকের রাতে আর কি প্রায় নয়টার দিকে অস্ত্রোপচার হয় সেখানে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তিনটি কন্যা সন্তানের মধ্যে একজন একটু অসুস্থ বেশি কারণ এরা বয়সে সময়ের আগেই আসলে এদের অস্ত্রোপচার করতে করা লাগ যায় আমাদের মেন রুগীর আসলে শারীরিক অবস্থা খারাপ বিদে এখন আমি আমরা ভর্তি করে এসেছি শেরাবাংলায় হসপিটালে শিশু ওয়ার্ডে এখানে ওদের যত্ন নেওয়া হচ্ছে ওদের চিকিৎসা চলছে একটা একজন শিশুর আসলে শ্বাসে একটু সমস্যার কারণে ওনাকে উন্নত চিকিৎসা করার জন্য আসলে বরিশাল থেকে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এখানে কর্তব্যরত চিকিৎসক আসলে আমরা আসলে বরগুনা থেকে আসলে মাত্র স্বজন হচ্ছে তিন চারজন এই স্বজন নিয়ে আসলে ঢাকাতে বা এখানে আলাদা আলাদা জায়গার দুইজন রোগী বা এখানে তিনজন এবং মেন রোগী একজন চারজন আসলে আমরা হিমশিম খাচ্ছি আসলে যে লোক লোকবলের অভাবে আসলে তাদেরকে ঢাকা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সব মিলিয়ে আসলে আমরা এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যেতে পারছি না তো তিন কন্যা সন্তানের মধ্যে আশা করি তিন কন্যা সন্তান শুনে আসলে আমার দুই ফ্যামিলির লোকজন খুবই আনন্দ আনন্দে আছে তারা চায় যে আসলে তিন সন্তানই যেন আসলে সুস্থ থাকে এবং তাদেরকে সুস্থ করে এখান থেকে বরিশাল থেকে সুস্থ করে যেন আমরা বরগুনাতে তাদের ফ্যামিলি যারা অন্যান্য মেম্বার আছে তাদেরকে তাদেরকে দিতে পারি এবং তারা দেখে আমরা এই এই কথা শুনে কিন্তু আমাদের কিন্তু এলাকায় কিন্তু একদম আনন্দ হইসই পড়ছে এবং কিন্তু আমার মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এর মেয়ের বাবা মূলত সৌদি প্রবাসী মানে সৌদিতে থাকে সৌদি থেকে সবার সাথে যোগাযোগ রাখছে এখানে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কিন্তু মিষ্টি মিষ্টি বিতরণের জন্য কিন্তু অলরেডি বলছে জানি তারা মিষ্টি মিষ্টি বিতরণ করে আমাদের বাড়ি এসে বরগুনা সদর উপজেলা এক নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামে ফরাজি বাড়ি আমি ডাক্তার মহিউদ্দিন আহমদ মাসুম আমি আইমো হিসাবে আছি পেডেটিক্স শেরে বাংলা মেডিকেলে তিনটা বাচ্চা গতকাল রাতে আমাদের এখানে ভর্তি হয় ওরা ট্রিপলেট বাচ্চা মানে প্রিমেচিওর একদম ভেরি লোভার তো এটা আমরা বলি ওদের দুজনের ওজন হলো প্রায় বারোশো গ্রাম আর একজনের ওজন হলো তেরোশো গ্রাম তো তিনটা বাচ্চা একসাথে হয়েছে আপনার এই যে আসলে মায়ের আপনার পানি ভেঙে গেছিলো আর্লি এই কারণে ওদের আর্লি ডেলিভারি করে ফেলতে হয়েছে সিজার করছে তারপরে আমাদের এখানে নিয়ে আসে বাচ্চা তিনটাকে তো সমস্যা যেটা সেটা হলো যে বাচ্চাগুলো একদমই প্রিমেচিওর ওদের আট মাসে বাচ্চাটা হয়ে বাচ্চাগুলো হয়ে গেছে এবং ওদের ওজন খুবই কম এক যেটা বললাম এক বারোশো গ্রামের দুটো বাচ্চা আর একটা বাচ্চা তেরোশো গ্রামে তো এইসব বাচ্চা আসলে অনেক ধরনের সমস্যা থাকে তাদের বিশেষ করে ওদের শ্বাস নিঃশ্বাসের যে বিষয়টা এটা ভালো করে এস্টাবলিশ হয় না শুরুতে এই শ্বাসকষ্টের সমস্যাটা এখন এই বাচ্চা তিনোটারই কিছুটা শ্বাসকষ্টের সমস্যা আছে এর মধ্যে একটা বাচ্চার অবস্থা এখন একটু খারাপ হ্যাঁ যেটা তেরোশো গ্রামের বাচ্চা ওটার অবস্থা একটু খারাপ বাকি দুটো এখন পর্যন্ত মোটামুটি স্টেবল আছে আমাদের আমরা আমাদের এখানে যে সাপোর্টগুলো দেওয়া দরকার ওগুলো দিচ্ছি তবে আসলে এইগুলা ব্যাপারে এই এই বাচ্চাদের ক্ষেত্রে মানে আমাদের ওয়াইট অ্যান্ড সি দেখে দেখে আগাতে হয় মানে এখনই কমেন্ট করা যাবে না যে বাচ্চাগুলো আসলে কতদিন সময় লাগবে বা ভালো হবে কি না বা কতদিন পরে আমরা আউটকাম বলতে পারবো কিন্তু আমরা আমাদের চেষ্টাটুকু করতেছি এর মধ্যে বর্তমান কন্ডিশন হলো তিনটার মধ্যে একটা বাচ্চার কন্ডিশন খারাপ আর বাকি দুটো বাচ্চা মোটামুটি স্টেবল আছে আমরা যত আমাদের এখানে যা যা সাপোর্ট দেওয়ার ওগুলো দিচ্ছি এখন পর্যন্ত এই অবস্থা